আল্লাহ পাক রাবুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে জেল হজ মাস দান করেছেন জেল হজ মাসে আজকে হল বারো তারিখ জেল হজ মাসের দশ তারিখ ঈদুল আতহা কুরবানির ঈদের দিন অতিবাহিত হয়ে গেছে যাদের উপর কোরবানি ওয়াজিব প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ থাকবে এই সম্পদের মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলার উপর মূল্যের সম পরিমাণ হয় আমার শখের বসে আমি কোনো কিছু কিনছি শখের জিনিসের উপরও এর হিসাব হবে জাকাতের হিসাব না শুধু কোরবানির হিসাব কোরবানির দিনগুলোর মধ্যে যদি এই পরিমাণ সম্পদ আমার কাছে থাকে সাড়ে বায়ান্ন তোলার রূপার যে দাম হয় ওই মূল্যের সম পরিমাণ সম্পদ আমার কাছে আছে এক হাজার টাকা করে তোলা ধরলে সাড়ে বায়ান্ন হাজার টাকা তাহলে সাড়ে বায়ান্ন হাজার মূল্যের সম্পদ যদি আমার কাছে থাকে কোরবানির দিনগুলোতে কোরবানির দিন হল দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বারো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত মাগরীবের আগ পর্যন্ত এখনও কোরবানির দিন বাকি রয়েছে আজকে বারো তারিখ বারো তারিখের সন্ধ্যা পর্যন্ত এই দিনগুলোর মধ্যে যদি আমি আমার কাছে এই পরিমাণ সম্পদ তাকে প্রয়োজনের অতিরিক্ত টাকা হোক স্বর্ণ হোক রূপা হোক আসবাবপত্র হোক প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র যদি এগুলোর মূল্য সাড়ে বায়ান্ন হাজার টাকা হয়ে যায় তাহলে আমার উপর কোরবানি বাজে কি পরিমাণ কোরবানি যে একটা বকরি অথবা একটা বেড়া বা দম্বা সাগর বলেন আর সাগি বলেন যাই বলেন একটা বকরি যদি আমি কুরবানি দিয়ে দিই তাহলে আমার এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে এখন আমার উপর ওয়াজিব ছিল আমি দশ তারিখে ঈদের দিন কোরবানি দিতে পারি নাই দিলাম না তাহলে আমি এগারো তারিখ দেবো এগারো তারিখও যদি পারি না তাহলে আমি বারো তারিখ দেব বারো তারিখ কোরবানি দেব সন্ধ্যার আগে এর ভেতরে ভেতরে কোরবানি দিতে হবে এই সময়ের মধ্যে কোনো কারণে আমার উপর কোরবানি ওয়াজিব টাকার পরেও আমি যদি কোরবানি দেই নাই এই দিনের ভিতরে আমি কোরবানি করলাম না কোরবানি দিলাম না তাহলে যদি আমি কোরবানির পশু কিনে থাকি আমি কোরবানির পশু কিনেছিলাম কোরবানি দেওয়ার জন্য কিন্তু কোরবানির দিনগুলোতে আমি কোরবানি দিলাম না কোরবানির দিন চলে গেল তাহলে এই পুরা পশু আমাকে সৎকার করে দিতে হবে আর যদি আমি কোরবানির পশু কিনি নাই তাহলে একটা বকরি অথবা একটা ছাগল বা একটা হাসির যে দাম হবে ওই পরিমাণ টাকা আমাকে সৎকার করতে হবে এখনো কোরবানির দিন বাকি রয়েছে সন্ধ্যার আগ পর্যন্ত যদি কারো ওপর কোরবানি ওয়াজিব থাকে এই হিসাবে আর আমি যদি কোরবানি না দিয়ে থাকি তাহলে এর ভেতরে ভেতরে একটা কমপক্ষে একটা ছাগল কোরবানি দিতে হবে উদ্দেশ্য কি উদ্দেশ্য তো আল্লাহ পাক রাবুল আলমিনের হুকুম মানা আল্লাহ তালার হুকুম মানা আল্লাহ তালা হুকুম করছেন আমার উপর ওয়াজিব করছেন এই কোরবানি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য খালিস নিয়তে একমাত্র আল্লাহ পাক রাবুল আলমিনের জন্য কোরবানি দেওয়া এজন্যই তো আল্লাহ তালা এরশাদ ফরমান তোমাদের কোরবানির পশুর গুস্ত রক্ত এগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে না এগুলো আল্লাহ তালার প্রয়োজন আল্লাহ তালা কি চান আল্লাহ তালা চান যে তোমার অন্তরের মধ্যে তাকুয়া কতটুকু আছে তুমি কিসের জন্য কোরবানি দিচ্ছ কোরবানির দিন কোরবানির দিনের পরে ঈদের দিনের পরে দশ নম্বর তারিখের পরে আরো দুই দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ ভালোভাবে মনে রাখি আমরা আর তাকবিরে তাসরিকের বিধানও বারবার বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার এই তাকবির পাঠ করা পুরুষরা প্রত্যেকে জুড়ে জুড়ে বলতে হবে মনে মনে বললে হবে না জুড়ে জুড়ে পড়তে হবে পুরুষেরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তাকবিরে আজকের দিনও রয়েছে তাকবিরে তাসরিকের দিন আইয়ামে তাসরিক আগামীকাল ও আইয়ামে তাসরিক আগামীকাল আসর পর্যন্ত চলবে এই আমল মহিলারা যখন পড়াশোনা শেষ করবে তখন মহিলাদের জন্য আস্তে আস্তে তারা কী করবে মনে মনে পড়বেন তাকবিরে তাসরিক আর পুরুষেরা প্রত্যেকে সবাইকে পড়তে হবে জোরে জোরে পড়তে হবে যে কোনো আবাদতের মধ্যে তাকুয়া শর্ত শুধু কোরবানি না আমি নামাজ পড়ব কিসের জন্য পড়ব কার জন্য পড়ব মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তালার জন্য নামাজ পড়ার আগে নামাজ আদায় করার আগে পাঁচ অক্টা নামাজ আল্লাহ তালা আমার আপনার উপর খরচ করেছেন এর পূর্বে আমাকে অজু গোসল করে গোসল লাগলে গোসল অজু লাগলে অজু পবিত্রতা পাক পবিত্র হয়ে আসতে হবে এই পবিত্রতার বর্ণনা আগে থেকে আলোচনা চলে আসতেছে যে ভালোভাবে আমাকে অজু করতে হবে আমার অজু যদি ভালোভাবে না হয় মুক্তাদির অজু যদি মুক্তাদি বুঝেন যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তাদেরকে বলে মুক্তাদি মুক্তাদির অজু যদি ভালোভাবে না হয় তাহলে ইমাম সাহেবের নামাজের মধ্যে কি হয় সমস্যা হয় ইমাম সাহেবের নামাজের মধ্যে ভুল হয় এটা হাদিসের মধ্যে আসছে একবার রসুল্লাহ আলাইসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছেন ফজরের নামাজে রসুল্লাহ আলাইসাল্লাম সুরা রুম পাঠ করতেছে দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতে কেরাতের মধ্যে ওলট পালট হয়ে গেল এলোমেলো হয়ে গেল মুসাব্বা লাগে গেল যারা আফিচাপ তারা বুঝবেন মুসাব্বা কি মুসাব্বা মানে হলো কোরআন শরীফের মধ্যে একই ধরনের আয়াত কয়েক জায়গায় আছে একই ধরনের আয়াত এখন এক আয়াত পড়তে গেলে অন্য আয়াত চলে আসে এটাকে বলা হয় মুসলমান এই ধরনের এলোমেলো হয়ে গেল কেরাতের মধ্যে নামাজ শেষ করার পর সাল্লাহ বলেন লোকদেরকে এই লোকদের কি হলো যে তারা ভালোভাবে অজু করে না ভালোভাবে অজু না করার কারণে আমাদের নামাজের মধ্যে কি হয়ে যায় এলোমেলো হয়ে যায় এজন্য প্রত্যেকে ইমাম সাহেবের জন্য জরুরি ইমাম সাহেবের জন্য আরও বেশি জরুরি ভালোভাবে পাক পবিত্র হওয়া অজু গুসল ভালোভাবে আদায় করে আসে কারণ ইমাম সাহেবের উপরে দায়িত্ব হবে সমস্ত মুসল্লিদের সমস্ত মুক্তাদিদের নামাজের দায়িত্ব ইমাম সাহেবের নামাজে যদি সমস্যা হয় তাহলে সমস্ত মুসল্লিদের নামাজের সমস্যা উদাহরণস্বরূপ কোনো ইমাম সাহেব যদি আল্লাহ না করুন অজু সারা নামাজ পড়া অথবা ভালোভাবে তিনি অজু করলেন না অজু আদায় হলো না তাহলে ইমাম সাহেবের নামাজ হবে ইমাম সাহেবের নামাজ না হলে মুক্তাদিদের মুক্তাদিদের নামাজ কেমনে হবে তাহলে ইমাম সাহেবের দায়িত্ব বেশি না ইমাম সাহেব ভালোভাবে এগুলো কি করতে হয় আদায় করতে হয় এরপরে মুক্তাদির মুক্তাদিদের উপর দায়িত্ব এখন মুক্তাদিরা যদি ভালোভাবে পাক পবিত্রতা অর্জন না করে তাহলে ইমাম সাহেবের নামাজের মধ্যে কি হবে ভুল হবে এজন্য যদি আমার আগে থেকে অজু থাকে নামাজের টাইমে অনেক আগে আমি অজু করছিলাম এবং অজু আছে তারপরও সতর্কতা হিসাবে মুস্তাহাব হলো আমি আবার নতুন অজু করি নতুন নামাজের জন্য নতুনভাবে আবার অজু করব এক অজু থাকা অবস্থায় আবার অজু করলে দশটা দশ গুণ বেশি সব পাওয়া যায় হাতি শরীফের মধ্যে আসছে মান তাওয়া তো আলা হরিণ প্রতিবালাহ আসুর হাসানা যে ব্যক্তি অজু তাকার পরেও পবিত্র তাকার পরেও সে আবার অজু করল তার জন্য আল্লাহ তালা দশটি নেকি লেখে দেন অজু পরেও আবার অজু করা এর একটা শর্ত আছে আমি আগে বলছিলাম শর্ত হলো আমার প্রথম অজু করার পরে এই অজুকে তুমি একটা আবাদত দিয়ে এই অজুকে কাজে লাগানো হয় নামাজ পড়লাম প্রথমে অজু করার পরে অজু শেষ হয়েছে আবার আরেকবার অজু করব এরকম না প্রথমে অজু করলাম তারপরে এই অজু দিয়ে হয় নামাজ পড়ি না হয় কোরআন তেলাওয়াত করি না হয় যে কোনো একটা আবাদত করলাম আবাদত করার পরে তারপরে দ্বিতীয় অজু করা প্রথম অজু করার পরে কোনো আবাদত করলাম না আবার দ্বিতীয় অজু করলাম অনেক কোনো কোনো রামায়করাম বলতেছেন যে এটা হলো এই আমল করলে মুক্ত হবে এটা সব হবে না কারণ কত মজুরকে আমি কাজে লাগাই নেই এজন্য কত মজুরকে কাজে লাগিয়ে তারপরে আমি আবার অজু করব এইভাবে অজু থাকা অবস্থায় যত বেশি আমি বারবার অজু করবো তত বেশি সব হবে তত আমার অজুর অঙ্গ প্রত্যঙ্গ তত বেশি উজ্জ্বল হবে তত বেশি আরও জলমল করবে কে আমাদের দেবে মিফতাহুল জান্নাতি সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতের চাবি হলো নামাজ জান্নাতের চাবি কি নামাজ আর নামাজের চাবি হলো অজু জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো অজু এখন আমি নামাজ পড়লাম অজু নাই তাহলে আমার কি নাই নামাজও নাই তাহলে আমার নামাজও নাই আমার জান্নাতও নাই তাহলে অজুর দ্বারা আমি নামাজে কি করলাম অজু দিয়ে আমি নামাজের তালা করলাম আর নামাজ দিয়ে আমি জান্নাতের তালা করলাম অজু হলো নামাজের চাবি আর নামাজ হলো কিসের চাবি জান্নাতের চাবি মিফতা হল জান্নাতির সদা ও হল সদা তিত্তুহুর চাবি ছাড়া তালা খোলা যায় যে চার তালার যে চাবি ওই তাল ওই তালাকে ওই চাবি দিয়ে খুলতে হয় এই জন্য আমাকে পাক আমার পাক পবিত্রতা আমার অজু গোসল প্রয়োজন হলে গোসল ভালোভাবে আদায় করতে হয় আল্লাহ পাক রাবুল আলমে আমাদের জন্য আসলে এই আমলগুলো সহজ অজু করা কোনো কঠিন বিষয় না আপনি পাঁচ অক্ট নামাজ যদি আপনি তাকুয়ার সাথে আল্লাহ পাক রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য খালেস নিয়তে এখলাসের সাথে আপনি সব সময় নামাজ পড়েন দেখবেন এটা আপনার জন্য কঠিন না আমলটা কি না কোনো কঠিন বিষয় না কঠিন কোনো কাজ না দোকানে যারা কর্মচারী আছে তারা দেখেন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে সারাদিন কাজ করতেছে অফিসে সারাদিন কাজ করতেছে যারা নাইট ডিউটি দেয় সারা রাত তারা ডিউটি দিতেছে সারা রাত কাজ করতেছে করতে করতে কাজ করতে করতে তার কাছে আর কষ্ট মনে হয় না কিন্তু আমরা যদি শুনি আরে এত লম্বা সময় এত কোন ধরে বসে আছে এত এত দীর্ঘ সময় ডিউটি দিতেছে কি জানি কি কষ্ট এবার তার তার কাছে আসলে এত বেশি কষ্ট লাগতেছে কারণ তার অভ্যাস হয়ে গেছে কিন্তু নামাজ কতক্ষণ লাগে নামাজ পড়তে কতক্ষণ লাগে কিন্তু মনে হয় আরে এর চেয়ে কষ্ট করে কিছু তাই এর চেয়ে কষ্টকর আর কিছু নাই আমার কাছে মনে হয় মনে হয় এই জন্য আল্লাহ পাক রাবুল আলমিনের দেয়ান খেয়াল সবসময় দিলের মধ্যে রাখা অন্তরের মধ্যে রাখা আল্লাহ তালার জিকির করা আল্লাহ তালার জিকির আমি যত বেশি করব আমার অন্তর শান্তি থাকবে অন্তরের মধ্যে শান্তি থাকবে অন্তরে যখন শান্তি থাকবে তখন সব আমল যে কোনো আমল ন্যাক আমল করে আমার জন্য কি হবে আমার জন্য আমার কাছে ভালো লাগবে ন্যাক আমল আমার কাছে সহজ মনে হবে একবার সুবাহ আল্লাহ পড়লাম আর তসবিহ ইয়ামলাও নিসফুল মিজান আর তসবিহ ইয়ামলাও নিসফুল মিজান একবার সুবাহ আল্লাহ পড়লে মিজানের পাল্লা ওর দেখ সোয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় সুবাহ আরো অনেক সব আমরা জানি জান্নাতে গাছ হয় একবার সুবাহ আল্লাহ পড়লে একটা গাছ দুইবার সুবাহ আল্লাহ পড়লে দুইটা গাছ এই ফজিলত আমরা সবাই জানি কম বেশি একবার সুহান আল্লাহ পড়লে কি হয় মিজানের পাল্লার অর্ধেক সোয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আর তাসবি মিজান আলহামদুলিল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা সম্পূর্ণ সোয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়তে কতক্ষণ লাগে সুবাহান পড়তে কতক্ষণ লাগে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তো হয়ে গেল আর একবার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে সমস্ত জায়গা সোয়াব দ্বারা পড়ে যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তিন ঘন্টা লাগছে তিন সেকেন্ডে শেষ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যাপার সহজ আমল হাদিসের মধ্যে যে হাদিস আমি পাঠ করতেছি পুরাটা পড়তেছি অসিয়াম রোজা হলো সবরের অর্ধেক রোজা হলো সবরের মানে ধৈর্যের অর্ধেক ইমান আর পবিত্রতা হল ইমানের অর্ধেক আর তুহুর নিষ্কুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক অর্থাৎ অজু অজু হলো কি ইমানের অর্ধেক যখন আমি অজু করলাম বারবার বলছি আমি আগের জমাগুলোতে তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি হয়ে যায় সগিরা গুলো জড়ে যায় সগিরা গুণা শেষ হয়ে যায় অজুর দ্বারা সমস্ত সগিরা গুণা শেষ হয়ে যায় বাকি রইল কবিরা তাহলে গুণা দুই প্রকার হয় সগিরা না হয় কবিরা সগিরা গুণ অজু করলাম সব সগিরা গুণা শেষ বাকি রইল কবিরা গুণা তবা করে নিলাম আল্লাহ তালার কাছে তাহলে কবিরা গুণা শেষ তাহলে অজুর দ্বারা অর্ধেক গুণা মাফ হয়ে যায় এক প্রকার গুণা তো দুই প্রকার সগিরা আর কবিরা তাহলে সগিরা হলো মনে করুন অর্ধেক আর কবিরা হলো অর্ধেক তাহলে মজুর দ্বারা কি হয়ে যায় অর্ধেক গুণা সমস্ত গুণা সগিরা গুণা মাফ হয়ে যায় তাহলে অর্ধেক শেষ হয়ে গেল না এর জন্য অজু হলো কি ইমানের অর্ধেক আত্মহুর নিসকুল ইমান এজন্য পাক পবিত্রতা খুবই প্রয়োজন এক চুল পরিমাণ জায়গা যদি অজু করার পরে এক চুল পরিমাণ জায়গা যদি খালি থাকে অথবা কারো উপর গোসল ফরজ গোসল কিভাবে ফরজ হয় কোন কোন কারণে আগে বলছি আমি বারবার এই কথাগুলো বলতে সুন্দর দেখায় না তারপরও যদি কারো মনে প্রশ্ন জাগে তাহলে পার্সোনালি জিজ্ঞাসা করবে কারো যদি গোসল ফরজ হয় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কুলি করবে ভালোভাবে কুলি করবে গড়গড়ার সাথে রোজা সারা রোজা অবস্থায় গড়গড়া করবে না গোসল ফরজ হলে রোজা অবস্থায় গড়গড়া সারা কুলি করা আর রোজা না থাকলে গড়গড়ার সহিত কুলি করা নাকে পানি দেওয়া রোজা অবস্থায় বেশি ভেতরে পানি না দেওয়া নাকের ভেতরে অল্প একটু আর রোজা ছাড়া একটু ভিতরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে তারপর সমস্ত শরীর ভালোভাবে ধুইতে হবে এক চুল পরিমাণ জায়গা যদি খালি থাকে তাহলে গোসল হবে না ঠিক তেমনিভাবে অজুর যে ফরজ আছে চারটা চার অঙ্গ মুখ সমস্ত মুখমণ্ডল দুই হাত কনুই সহ তারপরে মাথার চার ভাগের এক ভাগ মাসা করা আর দুই পা টাকনু সহ দৌত করা এই অঙ্গের মধ্যে থেকে কোনো একটি অঙ্গে যদি চুল পরিমাণ জায়গা খালি থাকে শুকনা থাকে পানি পৌঁছায় না তাহলে আমার উঁচু হবে না গোসলের বেলা বেলায় সমস্ত শরীরে পানি পৌঁছিতে হবে মেয়েদের নাকের ফুল থাকে কানের দুল থাকে এগুলো এগুলোর ভিতরে কি করতা করা পানি পৌঁছানো হাতের আংটি থাকলে অজু হোক গোসল হোক হাতের মধ্যে যদি আংটি থাকে তাহলে আংটি নড়াচড়া করা আংটি যদি টাইট থাকে আঙ্গুলের মধ্যে তাহলে তো এটা এটা জরুরি সরাতে হবে আর ডিলা ডালা থাকলে নাড়ানো মুস্তাহাব আর আংটি যদি আঙ্গুলের মধ্যে টাইট হয়ে বসে থাকে তাহলে এটাকে সরানো সরিয়ে এই জায়গায় পানি পৌঁছানো ওয়াজিব পৌঁছাতে হবে না হলে আমার অজু হবে না من ترك موضع شعرة من جنابة لم يغسلها فعل بها كذا وكذا من النار হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি শরীফের মধ্যে ইরশাদ ফরমান কারো যদি গোসল ফরজ হয় আর এক চুল পরিমাণ জায়গা যদি তার খালি থাকে গোসল পরিপূর্ণভাবে সে গোসল করলো না এক জায়গা খালি রয়েছে তাহলে বলেন যে এই ধরনের ওই ধরনের অনেক ধরনের শাস্তি তার জন্য জাহান নামে আছে অনেক ধরনের কি আছে শাস্তি আছে অর্থাৎ কঠিন শাস্তি তার জন্য পাক পবিত্রতার সময় আবার অনেক কিছু খেয়াল করা ময়লা জিনিস নাপাক জিনিস যেন আমার শরীরে না থাকে না লাগে যেমন পেশাব পেশাব থেকে কি করা বেঁচে থাকা পেশাবের ফুটা থেকে মানুষের হোক পশুর হোক আমরা যারা গরু ছাগল ইত্যাদি লালন পালন করে আরবরা এরকমভাবে কী করতো উট লালন পালন করতো বকরি এগুলো লালন পালন করত তো এই জন্য হজুর সাল্লাহ আলাইসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন দুই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তো বলতেছেন ইন্দাবান এই দয় কবরবাসীকে এই দুই কবরবাসীকে কি করা হচ্ছে আজাদ দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে বড় কোনো অপরাধের জন্য না শাস্তিটা শাস্তি বড় মানে কবিরা গুণা কিন্তু এই কাজটা এমন কোনো বড় বিশাল কোনো কাজ অপরাধ না বড় কোনো অপরাধ না কিন্তু তারপরও তাদের শাস্তি হচ্ছে কি অপরাধ একজন হলো লায়াস্তাংজি হোমিনাল বাউল অথবা লায়াস্তা তিরুমিনাল বাউল দুই হাজি দুই শব্দ আসছে أما أحدهما এর মধ্যে একজনকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে সে পেশাব থেকে বেঁচে থাকত না মানে পেশাবের ফুটা বা পেশাব যেমন আমি মনে করুন আমি গরু লালন পালন করতেছি গরু পেশাব করতেছে তা আমি এগুলো থেকে কোনো ইয়ে না কোনো কেয়ার করতেছি না মনে করতেছি আমার আমার শরীরে এসে পড়তেছে আমি এগুলো কোনো কেয়ার করতেছি না অথবা আমি নিজে পেশাব করার পরেও এর থেকে আমি ভালোভাবে যে পবিত্র হতে হবে যেমন আমরা মাটির ডেলা ব্যবহার করি বা টিস্যু ব্যবহার করি আমরা করলাম না তারপরে পেশাবের ফুটা পড়লো আমার কাপড়ের মধ্যে শরীরে লাগলো তা আমি এগুলো খেয়াল করলাম না তা আমার পবিত্রতা পরিপূর্ণ হল না এগুলো খেয়াল করা আর দ্বিতীয় কবরবাসী এই কারণে কষ্ট হচ্ছে আজাব হচ্ছে কবরের মধ্যে যে সে করি করে করি মানে একজনের কথা আর একজনের কাছে লাগায় একজনের কথা আর একজনের কাছে বলে ওই ওর কথা এর কাছে এর কথা ওর কাছে অমুকের কথা তমুকের কাছে তমুকের কথা অমুকের কাছে এইভাবে শুধু বেতনা সৃষ্টি করে এই ধরনের মানুষের এই দুই প্রকারের শাস্তি হচ্ছে দুই কবরের দুই দুই দুই কাজ করতো দুইজনে এই এই কারণে কি হচ্ছে শাস্তি হচ্ছে তারপর হজুর সাল্লাহ ইসলাম খেজুরের কাঁচা দুইটা ডাল নিলেন কাঁচা একটা ডাল নিলেন হাতে এটাকে দুই ভাগ করলেন দুই ভাগ করে দুই কবরের মধ্যে পুঁতে দিলেন কেন আর বললেন যে এখন এই কবরবাসী দুই কবরবাসীর শাস্তি কিছুটা হালকা হবে এর একটা ব্যাখ্যা উলামা একেরাম এরকম করেছেন যে যখন ডালটা কাঁচার কাঁচা রয়েছে এখনো তো এই ডাল কি করতেছে আল্লাহ তালার জিকির করতেছে তো যতক্ষণ আল্লাহ তালার জিকির করবে তো আল্লাহ তালার জিকিরের কারণে এই কবরবাসীর কি হবে আজাবটা হালকা হবে এই জন্য আমরা কি করি অনেক সময় কবরের মধ্যে গাছ পুঁতে রাখি যতদিন এই গাছ থাকবে যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন এই কবরবাসীর আজাবটা কি হবে হালকা হবে এরপরে যখন আমি পেশাব পায়খানা বসব দেখেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সব কিছুর আদব আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে অজু করতে হবে কিভাবে গোসল করতে হবে কিভাবে পেশাব পায়খানা করতে হবে কিভাবে এগুলো করলে আমি পাক পবিত্রতা ভালোভাবে অর্জন করতে পারবো আমার শরীর ভালো থাকবে আমার মন ভালো থাকবে আমার এবাদত থেকে সঠিকভাবে হবে ইদা আতাই করলে গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলা তাওলা রুহা যখন তুমি টয়লেটে যাবে সুজা কথা তখন পশ্চিম দিকে পিঠ দিয়ে বসবে না পশ্চিম দিকে মুখ দিয়ে বসবে না আদৌ শিখাচ্ছেন পেশাব পায়খানায় বসতে হলে কি করতে হবে কেবলা দিকে পশ্চিম দিকে পশ্চিম দিক বলতে আসলে হাদিসের মধ্যে তো কেবলা শব্দ আসছে যেহেতু আমাদের দেশের হিসাবে কেবলা পশ্চিম দিকে এজন্য আমরা বলে ফেলি পশ্চিম কেবলার দিকে মুখ দিয়েও বসবে না পেশা পায়খানার সময় আর কেবলার দিকে পিঠ দিয়েও বসবে না পেশা পায়খানার সময় এজন্য জন্য আমরা টয়লেটও বানাই পেশা পায়খানা বানাই ওই রকম উত্তর দক্ষিণ করে বানাই এটা আদর এটা সব আমি আমি যে এই কাজটা আমি করলাম আল্লাহ তালার নির্দেশ মানার জন্য হুজুর সাল্লাহ আলাইসলামের নির্দেশ মানার জন্য হুজুর সাল্লাহ আলাইসলামের নির্দেশ মানে তো আল্লাহ তালারই নির্দেশ নির্দেশ মানার জন্য আমি যে আমার পেশাবখানা পায়খানা বানালাম এটা সুন্দর তরিকায় বানালাম এই বানানোর মধ্যেও সব এটা তো আমার প্রয়োজনে বানাইছি পেশা পায়খানা আমাকে করতে হবে আমার প্রয়োজন না আমাকে তো বানাতেই হবে কিন্তু আমি শরীয়ত যেভাবে বলছে ওইভাবে বানালাম তাহলে আমার এই বানানোর মধ্যেও সোয়াব আমি পেশা পায়খানা করার মধ্যেও সোয়াব আল্লাহ তালা আমাকে আপনাকে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে আগামী জুমায় পেশা পায়খানা সম্পর্কিত যত আদব আছে আল্লাহ তালা তৌফিক দিলেন ইনশাল্লাহ আগামী জুমায় এগুলো বলা হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন ও আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন